একটা কয়েনের দাম কি হতে যাচ্ছে চার হাজার একশো ডলার তাও লঞ্চিং প্রাইস অথবা একটা ডলারের দাম কি হতে পারে এক হাজার ডলার দেখতে পাচ্ছেন একটা টুইটার হ্যান্ডেল আমি ওপেন করে রেখেছি যেখানে সাতশি BTCs one BTCs equal to four thousand one hundred dollar বলছি সাতশি বিটিসিএস মাইনিং অ্যাপসের কথা আপনাদের যারা আমার ভিডিও দেখে থাকেন নিয়মিত তারা ইতিমধ্যে অ্যাপসটার সাথে পরিচিত আছেন অনেকেই ইতিমধ্যে জয়েন করেছেন আমি দেখতে পেয়েছি যারা জয়েন করেননি তাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে চার হাজার একশো ডলার যেটা প্রেডিক্ট করা হচ্ছে হতে পারে একটা কয়েনের লঞ্চিং প্রাইস এক হাজার ডলার যদিও এটা শুনতে অসম্ভব বা এই ধরনের কোনো রেকর্ড এখনও ক্রিপ্টো মার্কেটে নেই তবে ক্রিপ্টো মার্কেটে অসম্ভব বলে কিছু নেই হতেও পারে নাও পারে তবে ভালো প্রাইস কিন্তু হতেই পারে যেহেতু two point one billion only two point one billion supply total supply নিয়ে একটা কয়েন মার্কেটে আসছে তার মধ্যে কিছু পরিমাণ ইউজারদের দেওয়া হবে এবং কিছু পরিমাণ কোর্ট টিমের কাছে রিজার্ভ থাকবে সো সাপ্লাই এত কম নিয়ে যারা মার্কেটে আসছে এবং ভবিষ্যতে বড় বড় বার্নিংও তাদের হবে আরও সাপ্লাই কমবে এবং তাদের ইতিমধ্যে হিউজ পরিমাণ ইউজার কিন্তু যুক্ত হয়ে গেছে এই টোকেনটার নাম বাড়তেই পারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্রিতে এখন মাইনিং সুযোগ পাওয়া যাচ্ছে আমরা জানি দুই সালে যখন বিটিসি লঞ্চ করেছিল বিটকয়েন লঞ্চ করেছিল তখন অনেকে কিন্তু এই অপরচুনিটি মিস করেছে বলেছিল যেটা একটা স্ক্যাম এটাতে কিচ্ছু হবে না আমিও সেই দলের একজন আমি মিস করেছিলাম দুই সালে খবরটা আমি পেয়েছিলাম যদিও তখন বাংলাদেশে বসে এটা করা খুবই খুবই টাফ ছিল কিন্তু খবর আমি পেয়েছিলাম এখন আমার মনে হয় যে আমি যদি সে তখন চেষ্টা করতাম হয়তো হতে পারতো জানি না তখন হতে পারতো কি না কারণ তখন সব স্মৃতি মনে নেই হতে পারতো এরকম চিন্তা তো করি সো বিটিসিএসটাকে মিস করতে চাই না আপনার আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখছেন দেখা মাত্র মাইনিংটা শুরু করবেন কারণ মাত্র কয়েকটা মাস রয়েছে তারা তাদের হোয়াইট পেপার আপনি যখন অ্যাপসের মধ্যে হোয়াইট পেপার দেখবেন আপনি দেখতে পারবেন যে এই মাইনিং সেশনটা বন্ধ হবে কিন্তু এই দুই সালের ডিসেম্বরের বারো তারিখে ডিসেম্বরের বারো তারিখের পরে আমরা ফ্রিতে এই বিটিসিএস অর্থাৎ সাতাশি বেসি যেটা বলছে তারা এটা আর মাইনিং করা যাবে না এবং তারপরে এটা মার্কেটে লিস্টেড হবে সো বুঝতে পারছেন এত কম অ্যামাউন্টের কয়েন নিয়ে সাধারণত কোনো কয়েন কিন্তু মার্কেটে লিস্ট মানে মার্কেটে আসে না এত কম পরিমাণ টোটাল সাপ্লাই নিয়ে একটা কয়েন মার্কেটে আসছে খুবই সম্ভাবনাময় একটা প্রজেক্ট যদি মার্কেটে ঠিকঠাকভাবে লঞ্চ করে এবং তারা সবসময় বলছে তারা কিন্তু বিটকয়েনকে ফলো করছে বিটকয়েনের যে প্রসেস ছিল বিটকয়েনের ব্লক চেইন নিয়ে আসার যে প্রসেস ছিল সেটাকে তারা ফলো করছে এমনকি বিটকয়েনের ব্লক চেইনটা যত না ডিসেন্ট্রালাইজড তারা তার চেয়েও বেশি ডিসেন্ট্রালাইজড করার ইচ্ছা রাখে ভবিষ্যতে এই বিটিসিএসের যে নিজস্ব ব্লক চেইনটা আসবে সেই ব্লক চেইনকে তারা একেবারে তারা বলছে তারা দাবি করছে যে আমি আমার গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তারা তাদের হোয়াইট পেপারের মধ্যে বলেছে যে আমরা সাতশী নাকামতো নই তবে আমরা তার থিওরিটা ফলো করে আমরা মার্কেটে একটা নতুন ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো নিয়ে আসার চেষ্টা করছি আপনারা যদি এটা হচ্ছে আমি যেটা দেখা মাত্র যেটা আপনারা দেখলেন এটা কিন্তু বিটিসিএস অর্থাৎ সাতশি বিটিসিএস এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল নয় এটা দেখানোর আপনাদের কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টুইটার হ্যান্ডেলটায় twenty two point seven K followers কিন্তু আছে সো বুঝতে পারছেন যে এত মানুষ কিন্তু অযথা এখানে জুড়ে নেই এবং আমি খেয়াল রেখেছিলাম গত কয়েকদিন ধরে প্রত্যেক দিন এই টুইটার হ্যান্ডেলটার ফলোয়ার বাড়ছে সো এটা যে একেবারে ফেক বলা যায় না এই ধরনের যে নিউজ দিচ্ছে তারা প্রাইস প্রেডিকশন যেটা করছে এটা হতে পারে যে এটা তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে তারা বলছে এটার কোনো আসলে যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই কিন্তু এরা কিন্তু সাতশি বিটিসিএস নিয়ে যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলোর কিছুটা হলেও ডিসেম্বরের বারো তারিখের পরে কিন্তু আমরা দেখতে পাবো যে সত্যি হচ্ছে এখানে তারা যে আমি বললাম একটু আগে যে তারা বিটকয়েনের প্রসেসটা ফলো করছে বিটকয়েনের মার্কেটে আসার এবং রানের সিস্টেমটাকে তারা ফলো করছে এটা যদি আমরা তাদের একটু অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যাই তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যেটা আছে সেখানে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটু নিচের দিকে একটা টুইট আমার খুব ভালো লেগেছে যেটা আপনাদের সাথে একটু না শেয়ার করলেই নয় একটু নিচের দিকে আমরা দেখব একটা টুইট এখানে আছে একটা টুইটে তারা বলেছে we are not building a bitcoin fork অর্থাৎ আমরা বিটকয়েনের কোনো কপি তৈরি করতে চাচ্ছি না বা বিটকয়েনকে মোটিভেট করে কিছু তৈরি করতে চাচ্ছি না বিটকয়েন বিটকয়েনই থাকবে we are building a stand alone blockchain to ensure high performance এমন একটা ব্লক চেইন আমরা তৈরি করতে চাচ্ছি যেটা খুব মানে উচ্চ পারফরম্যান্সের সাথে দাঁড়িয়ে থাকবে চলবে এবং আপনাদেরকে আমাদেরকে অর্থাৎ আমরা যারা ইউজার রয়েছি তাদেরকে সেবা দিবে এবং তারা তাদের টুইটে প্রায় সাতোশি নাকামতো তাদের বা তাকে মেনশন করছে বিটকয়েনকে মেনশন করছে এখানে আরেকটা টুইট আমি একটু হাইলাইট করতে চাই তারা লিখেছে to honour Satoshi Nakamoto we are building new independent blockchain based on Satoshi plus consensus অর্থাৎ সাতোশী নাকামতোকে সম্মান রেখেই তার প্রতি সম্মান প্রদর্শন করে তারা একটা নতুন এবং স্বাধীন ব্লক চেন নিয়ে আসার জন্যে কাজ করছে তো এই সব খবর দেখে আপনার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে এই যে যে ক্রিপ্টোটা মার্কেটে আসতে যাচ্ছে এটা খুবই মানে ভালো ধরনের একটা হাইপ তৈরি করবে মার্কেটে এটা ইতিমধ্যে বেশ আলোচনায় আছে এবং যখন লঞ্চ হবে এটার প্রাইস আসলে চমকে দেওয়ার মতো কিছু একটা হবে আপনারা যদি এটা মিস না করতে চান তাহলে আপনারা আজকে এটা জয়েন করতে পারেন এবং আপনার মতামত কি এই কয়েনটা সম্পর্কে সেটা কমেন্ট কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এটাতে জয়েন করতে আপনারা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন এইটার সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরেও রেজিস্ট্রেশন করার সময় আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে মেসেজ দিতে পারেন আমাদের অ্যাডমিনরা আপনাদেরকে সাপোর্ট দিবে হেল্প করবে আপনারা এটাতে জয়েন করতে পারবেন আর বেশি দিন সময় নেই আপনারা এর আগে পায়ের কথা জানেন বিয়ের কথা জানেন অনেক দিন ধরে মার্কেটে কিন্তু তারা কাজ করেছে এবং এখনও তারা মার্কেটে তাদের কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি এবং তারা কিন্তু মার্কেটে লঞ্চ হতে পারেনি আমরা দেখতে পাচ্ছি সাতোশি যে ব্লক চেনটা আছে সাতোশি যে অ্যাপসটা আছে তারা কিন্তু প্রথমেই আপনার মাইনিং যখন শুরু হচ্ছে তখন আপনার কেওয়াইসি করানোর মাধ্যমে এটাকে শুরু করছে এবং এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমি যদি ভুল না করি তাহলে এক বছরের মধ্যে মার্কেটে আসার এক বছরের মধ্যে তারা একটা লঞ্চিং টার্গেট নিয়েছে মাইনিং স্টপ করার একটা টার্গেট তারা নিয়েছে তো আমি অ্যাপসটার একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও এই সাতশো বিটিসিএস নিয়ে আছে আপনারা একটু সেগুলো ঘুরে দেখবেন আর আমি এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাতে রেজিস্ট্রেশন করবেন তার জন্য আমরা অ্যাপসে চলে যাব আমি এখানে সাতোশি বিটিসিএস এর মাইনিং অ্যাপসটা ওপেন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার ডিজাইন কত হাই প্রোফাইল ডিজাইন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করুন আমার এখানে কিন্তু মাইনিং অলরেডি চলছে আপনি যখন প্রথমে আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করবেন আপনি কিন্তু এখানে এই মাইনিংটা রান অবস্থায় পাবেন না আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন ইমেল দিয়ে সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করবেন যা যা রিকোয়ারমেন্টস আছে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন করবেন রেজিস্ট্রেশন করার পরে নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন একটা মাইনিং বাটন নিচে আছে যদি একটু ভালো করে খেয়াল করেন এইখানে মাইনিং বাটনটা আছে এই মাইনিং বাটনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনার আইডি ভেরিফাই এবং ফেস ভেরিফাই করতে হবে যাই চাক সেখানে ভেরিফাই করে নেবেন এবং ফেস ভেরিফিকেশনের সময় একটু আলোর মধ্যে থাকবেন আলোর মধ্যে থেকে ফেস ভেরিফিকেশানটা করে নেবেন ভেরিফিকেশন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে রেজাল্ট দিয়ে দিবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার সাথে সাথে এইখানে আপনি বাটন পাবেন স্টার্ট মাইনিং আপনি সেটাতে ক্লিক করলে আপনার এই রকম মাইনিং শুরু হয়ে যাবে এবং এখান থেকে আপনার মাইনিং হতে থাকবে এবং এইখানে আপনার মাইনিং ব্যালেন্সটা যোগ হবে প্রতি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা দশ ঘন্টা পর পর আপনি এই জায়গা থেকে রিসিভ বিটিসিতে ক্লিক করবেন আপনার মাইনিং যে ব্যালেন্সটা হবে সেটা আপনার যুক্ত হয়ে যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার মাইনিং ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন প্রত্যেক দিনের তা প্রত্যেক দিন এটাকে মিস করবেন না কেউ মিস করবেন না যারা ভিডিওটা দেখছেন আজকেই শুরু করুন আশা করছে যে ডিসেম্বরের বারোর পরে এটা আপনাদের সবাইকে একটা ভালো সুখবর দেবে এবং যারা যারা মাইনিং শুরু করছেন এবং ইতিমধ্যে শুরু করে ফেলেছেন যারা মাইনিং করছেন আপনারা সাতাশি বিটিসিএস এর সম্পূর্ণ আপডেট প্রত্যেক দিনের আপডেট নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আপনারা টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুকে একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আবারও রিকোয়েস্ট আপনারা এই মাইনিং কেউ মিস করবেন না ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এটা মাইনিং করতে পারবেন আপনি এখানে আপনার কোনো চার্জ দিতে হবে না এবং সারাদিন আপনার নেট অন করে বসে থাকতে হবে না শুধুমাত্র এই কাজটুকু করে প্রতিদিন একবার এখানে এসে শুধু রিসিভ করতে হবে ব্যাস আর আর কিছু আপনাকে করতে হবে না তো এই ছোট্ট কাজটুকু করতে থাকুন আশা করছি যে ডিসেম্বরে সকলে একটা ভালো খবর পাবেন প্রত্যেক দিনের আপডেটের সময় কথা হবে এবং প্রত্যেক দিন আশা করছি যে নতুন নতুন আপডেট আসলেই আমি সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এবং ভিডিও আকারে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে